এই মোটু তুই কি জানিস হ্যাঁ লেখাপড়া ছাড়া কোনো দিন ডিগ্রি লাভ করা যায় না আমি আপনার সঙ্গে একমত না স্যার এই মিঠু কেন রে হ্যাঁ স্যার থার্মোমিটার তো লেখাপড়া যায় না তার সাথে লেখাপড়ার কি সম্পর্ক রে হ্যাঁ থার্মোমিটার কিন্তু লেখাপড়া করে না তাও তো ডিগ্রি আছে স্যার কি বলেন ঠিক বলেনি এই মিঠু ঠিকই তো বলে দিচ্ছি মাথার বেন আছে ভালো যাই হোক আরেকটা প্রশ্নের উত্তর দিত দেখি তো ক্যাঙ্কা বেন কোন স্যার কি প্রশ্ন বলতো একটি ছেলে গাছ থেকে পড়ে পা ভেঙে গেছে হেমেটু বলতো এখানে গাছ কোন পদ বিপদ স্যার দূর oh, খুব তোর মাথায় শুধু গোবর আর গোবর হ্যাঁ আচ্ছা তুই আমার কাছে আয় তো বলেন স্যার কি বলবেন যাই হোক তুই স্যার একটা প্রশ্নের উত্তর দিত বলতো ধান ভালো কোথায় জন্মে মুন্টুর মাথা ছাড় oh, oh,